স্টার্ট স্টার্ট আরে start all students of our unit take the winner. Their name before third. এ ফেলুন ওই শালা ফেলুন এ ফেলুন কোথায় যাচ্ছিস এখানে দাঁড়িয়ে কি করবো ওখানে ভয় পেয়ে যাবো নাকি আমি ও মাই গড আরে ভাই কি ধরনের বড় ভাই থাম আরে ভাই ভাই কি হলো ভাই দিয়ে যাই তো আরে ভাই কি হলো ভাই আরে এক সেকেন্ড ভিডিও করে নিচ্ছি তাই ভিডিও স্টার্ট তাহলে ভালো থাকি আর লাগাতে পারবে না না Hello. Trying to break up. Hello. Trying to break up. ना पड़ी सुना देखी देखी की की सुना देखी देखी तो ये सारा एक सौ किया स्टार्ट এখানে কি তো ওখানে ছিল দিয়ে হ্যাঁ শুরু করে দিয়েছি চল ভাই চল চল তুই জিজ্ঞেস করবি যেখানে তুই কি করতিস তুই হ্যাঁ সুজিতটা হ্যাঁ ও আমাকে মারতে এখানে হ্যাঁ তারপরে তোর বাবা তুই তুমি আমাকে মারতে হ্যাঁ, ঠিক আছে সবাই সবাই তুই আমার বন্ধু বন্ধু হ্যাঁ চল চল চল বাড়িতে বাদ দে তুই আমার রিয়েলি বন্ধু ঠিক আছে ভাই চল চল বন্ধু শালা এক সিন তিনবার কোন করলো কোন পল্লবী হ্যাঁ, বলে একদম কাটি ছিল চল হ্যাঁ হ্যাঁ এটা করে এটা করে এটা ভালো মালপুরি ছিল নাচ করি কেমন নাচ ভিডিও ভিডিও করছে ও কি হয়েছে তুই বলবি স্টার্ট <laughs> কর এবার তোকে আমি বন্ধু ভাবতা তুই আমার সঙ্গে এটা করতে পারলি কি করেছি আমি নাটক করছিস তুই এটা আমার করতে পারলি কেন বলি তুই এটা কেন করলি কেন করলাম ভুলে গেছি তারা একবার বল কি হয়েছিল কালে কি হয়েছে <laughs> ও আর কি এরকম এরকম এরকম এরকম স্টার্ট শুরু কর স্টার্ট অশিক্ষিত তুই আমার সাথে কেন বলি বল আমাদের কেন বলি বল কি করতাম আমি কেন বলি বল কি করতাম আমি তোর ভিতর দেখ আমার শুরু হ্যাঁ কেন বলি বল কেন বলি কি করতাম আমি কি করতাম বল তুই আমাকে না কিছু বল তুই এবার আমি বলবো বল তুই এবার বল কি বলবো বল আমাকে শুনতে চাই স্যার শয়তান Start. Start. এখন হাতটা স্লিপ করে পড়ে এখানে তালুক আছে তালুক আছে এখানে তালুক আছে না তুই যত খুশি হোক ভিডিও কাট ভাই তোকে বাঁচাবই ভাই তুই আমাকে বাঁচিয়েছিস ভাই এত তুই চা তুই বলো না না ভাই তোকে আমি বাঁচাবই তুই শুভ Start. Uh, স্টার্ট করে দিচ্ছি তুমি তোমার কাজ করো ডিং ডং ডং ডং কি ভাই কেন করলি কি করেছি আমি কি করেছি মানে তোকে আমি বন্ধু খাতাম বার কি করাচ্ছিল আমি দাঁড়িয়ে শুনবো বলে বলে তুই আমাকে অনেক কিছু বলে ওটাই ছিল মাঝখানে ঘুরি ঘুরাচ্ছে সেটা আসছে হ্যাঁ, কি করতে পারলো কি করাচ্ছিল নিজেকে দেখ আমাকে দেখ মাথায় আবার বাধা হাত দেবে আরে এ কি জিনিস স্টার্ট কি করাচ্ছিল ওখানে আমার তুই নিজেকে দেখ আমাকে দেখ আমি শুধু দেখ স্যার स्टार्ट तेरी माँ का स्टार्ट স্টার্ট স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে চল রেডি হ্যাঁ শুভ তুই বাঁচা আমাকে শুভ শুভ বাঁচা স্টার্ট ভাই আমি ভুল করেছি ভাই তোমার বেস্ট ভাই আমি বুঝতে পারিনি ভাই শুভ বাঁচা ভাই শুভ আমাকে শুভ ভাই বাঁচা ভাই পারলে কি আমি করবো তুই করবি না ভাই পারলে কি আমি করবো তুই করবি না